চাই না আমরা এদেশের মানুষের অধিকার চাই বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজার রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা আর রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে হৃদয় হেই জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় তালে নাচে জল প্রাণ খুলে নির্ভয়ে বল জয়ের তালে নাচে জল প্রাণ খুলে নির্ভয়ে বল বাংলা আমার মায়ের আচল আমরা যে বীর বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে হৃদয় জয় বাংলা বাংলার জয় লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে হাল ধরেছি মোরা ভয় করি না আমরা স্বাধীন বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচের হৃদয় বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় আমরা করব জয়